চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি ডিম ফুলকপি আলু দিয়ে কষা করছি দেখুন কি করে করছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি ডিমটা ভেজে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ছেড়ে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজিনি কলা করে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ডিমটা তুলে নিচ্ছি এবারে ফুলকপি আলুটা ভেজে নেবো আমি আমি এরকম দুমো দুমো করে আলুটা দেখি আপনাদের লম্বা করে কাটতে পারেন আছে ফুলকপি আলুটা এবার আমি তুলে নেব কড়াতে আমি তেল দেবো তেলটা একটু বেশি লাগবে কেন কষা যখন তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি জিরে দিচ্ছি একটু ফোড়নে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হবে এবার আমি মশলাগুলো দেবো করে এখানে আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে রসুন আমি দেড় মতো দিয়ে দিলাম আপনার চাইলে টক দই দিতে পারেন টক দই কাজু আমি দিচ্ছি না এইখানে শুকনো লঙ্কা ধনে জিরে বাটা আছে এক চামচ জিরে দাম হলুদ দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি এক চামচ পরিমাণ মতো আপনারা দেবেন একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কষানো হয়ে গেছে দেখুন গা থেকে তেল ছেড়ে গেছে মশলার এবার আমি ফুলকপিটা আলুটা দিয়ে দেবো এবার ডিমও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার জল দিয়ে দেবো আর একটু জল দেবো সামান্য এবারে আমি চাপা দিয়ে দেবো একটু ফুলে নাড়া দিচ্ছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে আমি এবার ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কেটে রেখে দিয়েছি ধনে পাতাটা দিয়ে দিই ডিমের তরকারিটা ঝোলটা অনেকটা টেনে এসছে আর একটু টানাবো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে কষা কষা মতন হয়েছে তেল কষা এবার আমি নামিয়ে দেবো নাহলে একদম শুকনো হয়ে যাবে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে নিয়ে ছেড়ে নামিয়ে দেবো আমি দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন আমি ফুলকপি আলু আর ডিম দিয়ে ডিম কষা করে ফেলেছি কত সুন্দর এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর এটা রুটি ভাত সবার সাথেই খেতে পারবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ